আপনি আবার কখনো অসুস্থ হলেন যে আমরা এটা সম্পাদন করতে পারলাম না দেখতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার তোমার পার্শ্ববর্তী আমার বান্দা অসুস্থ ছিল তাকে যদি একটু সেবা যত্ন করতে তাকে যদি একটু সহযোগিতা করতে তাহলে আমারই সেবা করা হতো আর সেটার বিনিময় তুমি আমার কাছ থেকে নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন ওয়াদাল শান্তা ইস্তাতা'আমতুকা ফালা তুতি'নি আমি তোমার কাছে খাদ্য চেয়েছি ছিল তুমি জেনে বুঝেও তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে খাবার দাওনি তাকে যদি তুমি খাবার খাওয়াতে ওটা আমারই যেন খাওয়া তাহলে এবং সেটার বিনিময় তুমি আমার কাছে দেখবে এরপর আল্লাহ আল্লাহ বলছেন সেবা বলছে তোমার আমাকে আশেপাশে বিভাষিত ছিল পানির অভাবে ছিল তাকে যদি তুমি পান করাতে তাহলে আমাকেই পান করানো হতো সেই বিনিময়ে তুমি আমার কাছ থেকে আজকে নিতে পারবে এভাবে দেখা যায় যে মানুষের কল্যাণে যদি আমরা কাজ করি মানুষের সেবায় যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি মানুষের বিপদ যদি আমরা দূর করতে পারি তাহলে তার সেবা করা হয়ে গেল এটার বিনিময়ে আমরা পেয়ে এভাবে দেখা যায় যে ইসলাম কত দিক দিয়ে গুরুত্ব আরোপ করেছে যে হাদিসটি আমি আপনাদের সামনে খুব পাঠ করলাম সেখানে আল্লাহ নবী বলছেন

আখেরাতের কষ্ট তো সবই বৃহ সবই বিশাল সবই মারাত্মক একটা কষ্ট যদি আপনার ভাইয়ের থেকে দূর করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট কিয়ামতের দিন দূর করে দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান ইয়াসরা আলা মুসিরি যে অসুখী মানুষ দুঃখী মানুষকে একটু সচ্ছলতা আনার ব্যবস্থা করে দিবে তার দুনিয়া এবং আখিরাতে সচ্ছলতার দায়িত্ব দিবেন তাকে সচ্ছলতার ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ যে মুসলিমকে হতে পারে এর অর্থ একটি অর্থ হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দান মানে সাতারা মানে আড়াল করা যার গায়ে বস্ত্র নাই তাকে বস্ত্র দিয়ে তার লজ্জাস্থানকে আপনি আড়াল করলেন কেমন দিন আল্লাহ রাব্বুল আপনার মাদ্রাসাকে মানুষ থেকে এর আরেকটি অর্থ হচ্ছে কারো যদি দোষ ত্রুটি যেগুলো নিতান্ত তার ব্যক্তি কেন্দ্রিক এরকম দোষ ত্রুটি তবে হ্যাঁ যেগুলো অন্যকে আক্রমণ আক্রমণ করে অন্যের ক্ষতি করে এটাকে দোষ গ্রহণ করা যাবে না যেটা তার নিতান্ত ব্যক্তিগত দোষ ত্রুটি শারীরিক অথবা কোনো কিছু নিজের ব্যক্তিগত এরকম যদি দোষ ত্রুটি আলাদা মুসলমান গোপন করেন

সুস্পষ্ট বোঝা যায় যে মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত মর্যাদা কত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব হলো সাদাকা করা দান খয়রাত করা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ তা যদি আমরা করতে না পারি টাকা পয়সা যদি কাছে না থাকে তাহলে কেমনি বা দান করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামালু বিয়াদিহি ওয়া ইয়াতাসাদ্দা নিজের শরীর খাটিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করে হলেও দান করবে বোঝা যায় এই হাদিসটা শোনার পর থেকে সাহাবার সাহাবগণ নবী সাল্লাল্লাহু কথা বলতেন নিজেদের সংসার চালানোর জন্য এই পরিশ্রমের প্রয়োজন ছিল না কিন্তু নবী সাল্লাল্লাহু যেহেতু কথা কিছু আমাদের সাহাবারা এমন কাজ কুলির কাজ করে অর্থ উপার্জন করে নবী সাল্লাল্লাহু এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তা যদি কেউ না পাও তাহলে কমপক্ষে মানুষকে ভালো কাজের আদেশ করি এটাও তুমি না পারো কমপক্ষে নিজে কারো ক্ষতি করো না এইটুক থেকে কমপক্ষে বিরত থাকো ইসলাম অভাবী মানুষকে কতভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনি যে রাস্তায় আমাদের রাস্তায় বসে থাকি এখানে বসার কোনো মুসলিমদের নাই সময়টা রাস্তার হকের কথা বলা হয়েছে এই হক যারা দিতে না পারবেন তারা রাস্তায় বসতে পারবেন না

যাত্রা কোনো কারণেই হোক হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ করে লোকটা গাড়ি থেকে পড়ে গেল আশপাশে যারা আমরা আছি দৌড়ে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে এভাবে আল্লাহ আমাদেরকে মানব সেবায় কতভাবে উদ্বুদ্ধ করছেন